ولكن قبل ان اخبرك باي شيء ولكن قبل ان اخبرك باي شيء ওয়ালাকান কবলা আন আখবারাকি আয়সাই অর্থ কিন্তু তোমাকে কিছু বলার আগেই ওয়ালাকান কবলা আন আখবারাকি বি আয়েশাই অর্থ কিন্তু তোমাকে কিছু বলার আগেই ওয়ালাকান অর্থ কিন্তু কবলা অর্থ পূর্বে আন আখবারাকি অর্থ তোমাকে বলার বি আইসাই কোনো কিছু বি আইসাই অর্থ কোনো কিছু বি আন আখবারাকি তোমাকে বলার হাল তাকরাইন অর্থ তুমি কি পড়তে পারো হাল তাকরাইন অর্থ তুমি কি পড়তে পারো আকরা ওয়া আকতুবু আইয়ুহাল আমীর আকরা ওয়া আকতুবু আকরাউ ওয়া আক্তুবু ইয়া আইয়ুহাল আমির অর্থ আমি পড়তে এবং লিখতে পারি হে প্রিন্স আকরাউ ওয়া আক্তুবু ইয়া আইয়ুহাল আমির অর্থ আমি পড়তে পারি এবং লিখতে পারি হে প্রিন্স শব্দার্থ আকরাউ অর্থ পড়া আক্তুবু অর্থ লিখা ইয়া আইয়ুহাল আমির অর্থ হে প্রিন্স ইয়া আইয়ুহাল আমির অর্থ হে প্রিন্স আকরাউ অর্থ লেখা আক্তুবু অর্থ পড়া ইয়া আইয়ুহাল আমির অর্থ হে প্রিন্স لا تنسى أنني كنت ابنة جندي لا تنسى أنني كنت ابنة جندي لا تنسى أنني كنت ابنة جندي লাতানসা আন্নানি কুন্তু ইবনা জুন্দি অর্থ হচ্ছে ভুলে যেও না যে আমি একজন সৈনিকের মেয়ে লাতানসা আন্নানি কুন্তু ইবনা জুন্দি অর্থ ভুলে যেও না আমি একজন সৈনিকের মেয়ে শব্দার্থ লা তানসা অর্থ ভুলে যেও না আর নানি অর্থ যে ইংলিশ দ্যাট কুন্তু অর্থ আমি হলাম বা আমি ছিলাম কুন্তু অর্থ আমি হলাম বা ছিলাম ইবনা অর্থ কন্যা ইবনা অর্থ কন্যা ইবন অর্থ পুত্র আর জুন্দি অর্থ সৈনিক জুন্দি অর্থ সৈনিক في حرس براء الحكيم في حرس براء الحكيم في حرس براء الحكيم হারাসি বারা আল হাকিম অর্থ তিনি বারা আল হাকিমের গার্ড ফি হারাসি বারা আল হাকিম অর্থ তিনি বারা আল হাকিমের গার্ড হারাসি অর্থ গার্ড বা ডিউটি বারা আল হাকিম অর্থ নেম বা নাম هذا جيد هذا جيد هذا جيد হাদা জাইয়েদ হাদা জাইয়েদ অর্থ এটা ভালো হাদা জাইয়েদ অর্থ এটা ভালো হাজা এই আর জাইয়েদ অর্থ ভালো বা গুড ما هذا ما هذا ما هذا মা হাদা অর্থ এটা কি মা হাদা অর্থ এটা কি মা হাদা ما هذا مخطوط شرقي مخطوط شرقي مخطوط شرقي মাখতুতুন সরকি অর্থ পশ্চিমা পাণ্ডুলিপি মাখতাতুন সরকি অর্থ পশ্চিমা পাণ্ডুলিপি মাখতাতুন অর্থ পাণ্ডুলিপি আর সরকি অর্থ পশ্চিমা মাখতাতুন অর্থ পাণ্ডুলিপি اريدك ان تقرأيه سريعا اريدك ان تقرأيه سريعا اريدك ان تقرأيه سريعا উরিদুকি আন্তাকরা ইহি বিশ্বর অর্থ আমি চাই তুমি এটা তাড়াতাড়ি পড়ো উরিদুকি আন্তাকরা ইহি বিশ্বর আ অর্থ আমি চাই তুমি এটা তাড়াতাড়ি পড়ো উরিদুকি অর্থ আমি চাই তাকরা ইহি অর্থ পড়তে বিশ্বর আ অর্থ তাড়াতাড়ি سريعا وان تتعلمي كل ما فيه وان تتعلمي كل ما فيه وان تتعلمي كل ما فيه ওয়ান তা আল্লামি কুল্লামা ফি অর্থ তুমি এটা সম্পর্কে সব জানতে পারবে ওয়ান তা আল্লামি কুল্লামা ফি অর্থ তুমি এটা সম্পর্কে সব জানতে পারবে তা আল্লামি অর্থ জানতে পারবে কুল্লা মাফি অর্থ এটা সম্পর্কে কুল্লা মাফি অর্থ এটা সম্পর্কে كما لو انك من كتبه كما لو انك من كتبه كما لو انك من كتبه কামালাও আন্নাকা মান কাতাবাহ অর্থ যেমন তুমি এটা লিখেছো কামালাও আন্নাকি মান কাতাবাহ অর্থ যেমন তুমি এটা লিখেছো কামালাও অর্থ যেমন আন্নাকি অর্থ তুমি মান অর্থ কে কাতাবা অর্থ তুমি লিখেছো وبعدها سألتقي بك وبعدها سألتقي بك وبعدها سألتقي بك ওয়া বাধা সালতাকি বিকি ওয়া বাধা সালতাকি বিকি অর্থ তারপর আমি তোমার সাথে সাক্ষাৎ করব ওয়া বাধা অর্থ পরে সালতাকি অর্থ আমি সাক্ষাৎ করব বিকি অর্থ তুমি